আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত আজকের ভিডিওতে থাকছে ইলেকট্রনিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতির আরবি নাম ও এ বিষয়ে কথোপকথন তাহলে চলুন শুরু করি কিন্তু শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আজকের প্রথম শব্দত্ব হচ্ছে বিদ্যুৎ এর আরবি কাহারবা বিদ্যুৎ এর আরবি কাহারবা ইলেকট্রিশিয়ান এর আরবি কাহারবাই ইলেকট্রিশিয়ান এর আরবি কাহারবাই বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এরআরবি ফান্নিকা হারবা বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান এরআরবি ফান্নিকা হারবা আর টেকনিশিয়ান এরআরবি ফান্নি টেকনিশিয়ান এরআরবি ফান্নি কেবল বা তারকে আরবিতে বলে সিল্ক বা সিম কেবল বা তারকে আরবিতে বলে সিল্ক বা সিম আবার বলছি বিদ্যুৎ কাহারবা ইলেকট্রিশিয়ান কাহারবাই বিদ্যুৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি কাহারবা টেকনিশিয়ান ফান্নি কেবল বা তার আরবিতে সিল্ক অথবা সিম বাল্ব আরবিতে বলা হয় লাম্বা বাল্বকে আরবিতে বলে লাম্বা সুইজ মুফতা টেস্টারকে বলা হয় মাফাক টেস্ট বা তেস্তার টেস্টারকে বলা হয় মাফাক টেস্ট বা টেস্টার ফ্যানকে বলা হয় মারোয়াহা মারোয়াহা ঝাড়বাতিকে বলা হয় তারাইয়া ঝাড়বাতি তারাইয়া আবার বলছি বাল্ব আরবি লাম্বা সুইচ মুফতা টেস্টার মাফাক টেস্ট বা টেস্টার ফ্যান মারোয়াহা ঝাড়বাতি তারাইয়া নেক্সট সুইচ বক্স এর আরবি অ্যালবা সুইচ বক্স এর আরবি অ্যালবা সকেট এর আরবি ফিশ সকেট এর আরবি ফিশ রয়্যাল প্লাগ এর আরবি খুবুব রয়্যাল প্লাগ এর আরবি খুবুব ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি ট্যাবলন ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি ট্যাবলন আবার বলছি সুইচ বক্স অ্যালবা সকেট ফিশ রয়্যাল প্লাগ খুবত রয়্যাল প্লাগ খুবুত ডিস্ট্রিবিউশন বক্স তাবলন নেক্সট মাল্টিপ্লাগ আরবিতে তৌসিলা তৌসিলা স্ক্রুড্রাইভার মাফাক মাফাক করাত বা হ্যাক্সপ্লেটকে বলায় মিনসার মিনসার পেরেক বা তারকাঁটাকে বলে মিসমার মিসমার সেলাই রেঞ্জকে বলায় মিপ্তা রবত মিপ্তা রবত সব ধরনের রেঞ্জকেই মিপ্তা বা মুপ্তা বলে আবার বলছি মাল্টিপ্লাগ এর আরবি তৌসিলা স্ক্রুড্রাইভার মাফাক করাত বা হ্যাক্স এরআরবি মিনশার মিনসার পেরেক বা তার কাটা মিসমার সেলাই রেঞ্জ মিফতা রবত হাতুড়ি এর আরবি সাকুশ বা মাতারগা সাকুশ বা মাতারগা লোহা এরআরবি হাদিদ হাদিদ পাইপ এর আরবি বাইপ বাইপ মটর এরআরবি আরবি মতুর মতুর প্লায়ার্স বা প্লাস এর আরবি জররা দিয়া জররা দিয়া আবার বলছি হাতুড়ি সাকুশ বা মাতারগা লোহাকে বলা হয় হাদিদ পাইপকে বলা হয় বাইব আর মোটরকে বলা হয় মতুর প্লাস বা প্লায়ার্স আরবিতে জররা দিয়া নেক্সট ডিল মেশিন সানিউর ডিল মেশিন সানিউর টুলস বা যন্ত্রপাতি আরবিতে আদুয়াত টুলস বা যন্ত্রপাতিকে আরবিতে আদুয়াত আর টুল বক্স আরবিতে সুন্দুক আদওয়াত সুন্দুক আদওয়াত পার্টস আরবিতে ঘাতা পার্টস ঘাতা সিঁড়ি বা মই আরবিতে সিল্লিম সিঁড়ি বা মই আরবিতে সিল্লিম আবার বলছি ড্রিল মেশিন এর আরবি সানিউর টুলস বা যন্ত্রপাতি আদোয়াত টুলস বক্স সুন্দুক আদোয়াত পার্টস ঘাতা সিঁড়ি বা মই সিল্লিম নেক্সট এসিকে আরবিতে বলে মুকাইফ মুকাইফ ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা তাল্লাজা মেশিন বা যন্ত্রকে আরবিতে বলে মাকিনা মাকিনা মেরামত করা এ আরবি তাসলিয়া তাসলিয়া পরিবর্তন করা এর আরবি গাইয়ের বা তাবদিল গাইয়ের বা তাবদিল আবার বলছি এসি মোকায়েব ফ্রিজ তাল্লাজা মেশিন বা যন্ত্র মাকিনা মেরামত করা তাসলিয়া পরিবর্তন করা গায়ের বা তাবদিল নেক্সট চেক করা আরবিতে এক শেপ চেক করা এক শেপ পুরাতন কাদিম বা গেদিম পুরাতন কাদিম অথবা গেদিম নতুন জেদিদ নতুন জেদিদ নষ্ট খারবান খারবান ভাঙ্গা আরবিতে বলে মাকসুর ভাঙ্গা মাকসুর নেক্সট চেক করা এর আরবি শেপ পুরাতন কাদিম বা গেদিম নতুন জেদিদ নষ্ট খারবান ভাঙ্গা মাকসুর এখন শুরু করব ইলেকট্রিশিয়ান কাজে ব্যবহৃত কথোপকথন চলুন শুরু করি তুমি কি কাজ করো এর আরবি হবে শোনো সগল এন্থ শোনো সগল এন্থ শোনো অর্থ কি সগল কাজ এন্থ অর্থ তুমি আমি ইলেকট্রিশিয়ান এটাকে আরবিতে বলবো আনা কাহার ভাই আনা কাহারবাই আনা আমি কাহার ভাই অর্থ ইলেকট্রিশিয়ান নেক্সট তুমি কি বিদ্যুতের কাজ জানো এন্থ মালুম সগল কাহারবা এন্থ মালুম সগল কাহারবা ইন্থ আমি মালুম অর্থ জানা সুগল কাজ কাহারবা অর্থ বিদ্যুৎ হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এটা আরবিতে হবে নাম আনা মালুম সুগল কাহারবা আনা মালুম সুগল কাহারবা মালুম অর্থ জানা সুগল কাজ কাহারবা বিদ্যুৎ নেক্সট ইলেকট্রিক লাইন নষ্ট এটা আরবিতে হবে খুতুত কাহারবা খারবান খুতুত কাহারবা খারবান কাহারবা বিদ্যুৎ খারবান নষ্ট আর খুতুত অর্থ লাইন এই সুইচ বক্সটি ভেঙে গেছে এটা আরবিতে বলবো হাদা অ্যালবা মাকসুর হাদা অ্যালবা মাকসুর হাদা এই অ্যালবা হচ্ছে সুইচ বক্স আর মাকসুর হতো ভাঙ্গা নেক্সট এই প্লাগটি কাজ করে না এটাকে আরবিতে বলবো হাদা ব্লাগ মোজেন অথবা হাদা ব্লাগ ফুগল মাফি একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আরবি হবে সোয়াইয়া দেগিকা আনা একশেপ সোয়াইয়া দেগিকা আনা একশেপ সোয়াইয়া অর্থ একটু দেগিকা অর্থ মিনিট বা কিছু সময় একশেপ অর্থ চেক করা নেক্সট সুইজ নষ্ট এটা পরিবর্তন করা দরকার মুক্তা খারবান লাজেম হাদা তাবদিল লাজেম হাদা তাবদিল মুক্তা খারবান লাজেম হাদা তাবদিল মুক্তা চাবি খারবান নষ্ট লাজেম মানে অবশ্যই দরকার আর তাবদিল অর্থ পরিবর্তন করা আজ আমার কাছে নতুন সুইচ নেই আরবিতে হবে আলিয়ম মাফি জেদিদ মুক্তা আলিয়ম মাফি জেদিদ মুক্তা আগামীকাল এসে চেঞ্জ করে দিয়ে যাব ইনশাল্লাহ বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ পুরা বাক্যটা একসাথে বললে হবে আজ আমার কাছে নতুন সুইচ নেই আগামীকাল এসে চেঞ্জ করে দেব ইনশাল্লাহ আরবিতে হবে আলিও মাফি জেদিদ মুক্তা বুকরা আনাবাজি তাবদিল ইনশাল্লাহ আলিয়ম আজ মাফি নেই জিদিদ অর্থ নতুন মুক্তা অর্থ সুইস বুকরা আগামীকাল আনা আমি ইজি বা বাজি অর্থ আসবো তাবদিল অর্থ পরিবর্তন করা ইনশাল্লাহ অর্থ ইনশাল্লাহ ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত